ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা কি কি আইটেম নিয়ে মূলত আপনাদের এখানে কাজ করে থাকেন আমরা আসলে সোফা কভার নিয়ে কাজ করি তারপর হচ্ছে আপনার কমফোর্ট কভার পর্দা বেডশিট এগুলো নিয়ে আর সোফা কভারের ভেতর আপনার চারটা কোয়ালিটি আছে চারটা কোয়ালিটি আমরা সবগুলি দেখাবো এক এক করে ওকে তো আপনাদের এই শপের লোকেশনটা কোথায় আচ্ছা আমাদের শপের লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দ পাকুড়িয়া শিকদার বাড়ি এখানে এসে আমাদেরকে কল দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো আমাদেরকে একটা সোফা আগে পরিয়ে দেখান তারপর আমরা কোয়ালিটিগুলো দেখি হ্যাঁ, হ্যাঁ অবশ্যই শিওর তো বিয়ার দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা একটা সোফার কভার কীভাবে পরাতে হয় তাও তো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সো আপনারা জাস্ট অর্ডার করে নেবেন আর বাইরেদের ডেলিভারি ব্যান আছে যদি আপনারা চান সেক্ষেত্রে তারা কিন্তু সেটিং করে দিয়ে আসতে পারবে তো দেখেন এখন কিন্তু পুরোপুরি আর কি ফিটিং হবে সেটিং করার পর হচ্ছে এইরকম লুকটা আসবে দেখেন কত চমৎকার লাগতেছে হ্যাঁ জাস্ট আপনারা খালি নিয়ে খালি সেটিং করবেন না জি জি নিয়ে শুধু ফিটিংস করে দিলেই হবে আচ্ছা তো এখানে মূলত যে কালেকশনগুলো আছে আমাদেরকে দেখান ভাই তো এই যে দেখতে পাচ্ছেন কালেকশনগুলো বা একটা একটা করে কালেকশনগুলো দেখান যা যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা মেরে বা এদের হোয়াটসঅ্যাপ বা ইমো আছে ওখানে যোগাযোগ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো সবগুলো কালার হচ্ছে লাইটের মধ্যে আর তাছাড়া কিছু হচ্ছে ডিপও আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালারগুলো বাঁচতে পারবেন হ্যাঁ আচ্ছা তো ভাই আপনারা কি সারা দেশে ডেলিভারি দিয়ে থাকেন জি জি আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই হুম হুম আর এটা কিন্তু আমাদের স্টিচ হ্যাঁ আচ্ছা কভারটা কিন্তু যে স্টিচ এটা কিন্তু স্বাভাবিক অবস্থাতে এই দেখেন স্টিচের মধ্যে বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড় আচ্ছা আর এগুলোর ফেব্রিক্সটা কিসের থাকবে ভাই এটা হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে আসলে আমাদের স্টিচ সম্পূর্ণ কভারটা স্টিচ আচ্ছা শুধু এই কভারটা বাদে এটা হচ্ছে নিচের ঝালরে থাকবে আর সেলাইগুলো দেখেন আচ্ছা এই যে সেলাইগুলো কিন্তু আমাদের ওভারলক করা এগুলো সব হ্যাঁ ওভারলক আচ্ছা, আচ্ছা, করা আচ্ছা। সেলাইগুলো মানে আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং করা জি জি জি এগুলো নিজস্ব ব্র্যান্ডিং করা ওকে আর প্রত্যেকটা কভারে কিন্তু যে খুব খুব খুব সুন্দর আসলে কাপড়টা খুব স্মুথ এই যে খুব খুব ইয়ে দেওয়া আপনি হুম নিলে দেখতে পাবেন চমৎকার এই যেটা হচ্ছে ইয়েলো কালারের ইয়েলো কালারের মধ্যে খুবই লাইটফুল মানে এত স্টেজ আপনার সোফা যদি মানে ভিক্টোরিয়া হয় বা এরকম হয় যে কাস্টম ডিজাইন করা তাহলে আপনার মানে আপনি কনফিউশন থাকার কোনো কারণ নেই যে ফিটিংস হবে কিনা আচ্ছা, আচ্ছা। দেখেন এই যে আপনার সোফা এই যে এতটুকু আপনি এক্সট্রা পাচ্ছেন কিন্তু ওকে স্টিচ কভার অটোমেটিক এতটুকু হওয়া পর্যন্ত আপনার বাবল থাকবে খুবই চমৎকার আসলে ডিজাইন গুলো আচ্ছা আচ্ছা যে কোনো সাইজের সোফা কি আপনারা কিন্তু কভার করতে পারবেন যে কোনো সাইজের আপনি শুধু ছবিটা দিবেন যে কোনো সাইজের করে দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে আর ভাই আপনারা ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন ঢাকার বাইরে আমরা হচ্ছে সুন্দরবন অথবা এসএ পরিবহন আছে আমাদের তার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিই এবং আপনার যে ইয়ে আছে যারা মফস্বল এরিয়া থেকে তাদের জন্য আমরা আপনার রেডেক্স আছে রেডেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দেই তবে কিছু শর্ত প্রযোজ্য আছে এখানে কিছু কন্ডিশন আছে তো সেটা আপনারা যখন অর্ডার করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে কথা বলে জেনে নেবেন একটু তো ভাই এগুলোর প্রাইস কীরকম আচ্ছা এটা হচ্ছে আপনার রেগুলার সোফার ক্ষেত্রে পার সিট এটা হচ্ছে আমাদের দুই সিট পার সিট বলতে হচ্ছে যেটাতে আপনার একজন বসতে পারে সেটা হচ্ছে এক সিট আচ্ছা। তো পার সিটের জন্য এটা রেট হচ্ছে এক কালারের ভেতর আপনি যে কোনো কালার এক কালারের ভেতর হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যদি দুই সিট হয় যে দুইজন বসতে পারে সাপোজ আমি এখানে বসেছি এখানে আরেকজন বসতে পারবে এটা হচ্ছে দুই সিট দুই সিট দুই সিটের এরকম প্রাইস পড়ে আপনার মাত্র বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এখন যদি কারো টু টু ওয়ান হয় থ্রি ওয়ান ওয়ান এটা কিন্তু পার সিট হিসেবে হবে হ্যাঁ আর আরেকটা কালার আছে এর ভিতরে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে আর আরেকটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া ক্যাটাগরি যদি হয় সাপোজ এটা হচ্ছে আমাদের নর্মাল অনেকটা অনেকের সোফা থাকে আপনার এইখান দিয়ে উঁচু বিভিন্ন কাঠের কারুকার্য ডিজাইন থাকে হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য হচ্ছে এই সোফার এই এক কালারটা হবে আপনার সাতশো টাকা আচ্ছা। ক্ষেত্রে আর রেগুলার ক্ষেত্রে পার সিট ছয়শো টাকা এক ছয়শো টাকা আচ্ছা জি মানে যাদের সাইজ আছে সাইজ অনুযায়ী দিয়ে দিলে হবে আর কি জি জি যাদের সাইজ আছে জাস্ট আমাকে ছবিটা দিলে সাইজ আমাদের লাগবে না ছবি দিয়ে দিলে হবে ছবি দিয়ে দিলে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা আর এখন আমি দেখাবো আপনাদের স্ট্রাইপ কালার হয় তো আমাদের কালার হয় দুইটা ওটা ডিজাইনটা ভিন্ন আছে এটার এক কালার দেখেন এই ডিজাইনটা দেখেন সর্বপ্রথম যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এখানে কিন্তু তিনটা কালার সংমিশ্রণ রেড মেরুন একটু ডার্ক মেরুন একটু আছে আপনার অ্যাশ কালার হবে তিনটা কালারের মানে সব হোয়াইট কালার আছে মাঝখানে মানে চারটা কালার টোটালি দেখেন এই টোটাল চারটা কালার আছে মানে স্টিচ করলে কোনো সমস্যা হচ্ছে না বাবুলগুলো দেখেন কতটা আপনি এক্সট্রা পাচ্ছেন স্টিচটা মানে এত সুন্দর কালারটা আচ্ছা আমরা দেখিনি নেব এক এক করে প্রত্যেকটা কালার ওকে প্রত্যেকটা কালারই আমরা দেখছি পছন্দ হলে স্ক্রিনশটটা মেরে WhatsApp বা ইমো আছে আর যোগাযোগ করবেন রেড কালার আচ্ছা এই কালারটা লাইটের হ্যাঁ, মধ্যে কালারটা খুব চমৎকার হুম হুম আর প্রত্যেকটা নিচে কিন্তু আমাদের 15 ইঞ্চি ঝালর দেয়া থাকে এটা ঝালর ঝালরটা কি হচ্ছে আপনার ঝালরটা সোফার থেকে নিচ পর্যন্ত এই যে এটা এটা এই জিনিসটা আমি দেখাই তাহলে দেখুন এই দেখেন আমাদের সেলাইটা এই জায়গাটা সেলাইটা হুম হুম কিন্তু চমৎকার মানে খুবই উন্নত মানের সেলাই দেয় দেখেন আচ্ছা বুকলেস জিট দেয়া হয়েছে আমাদের রাবারটা এটা কিন্তু খুবই চমৎকার সেলাই মানে সেলাই ছুটে যাওয়ার কোনো কারণই নেই আচ্ছা, আচ্ছা আচ্ছা খুবই চমৎকার সেলাই দেওয়া আছে অনেকে অনেকে টেনশন থাকে যে ভাই সেলাই দিবেন কিনা রেডিমেড জিনিস মানে তাদের জন্য বলবো কোনো টেনশনের কোনো কারণ নেই আমাদের প্রত্যেকটা সেলাই খুবই সুন্দরভাবে করা হয় সুন্দর এই যে দেখুন ব্রাউন ভেতর একটা স্ট্রাইপ এটা হচ্ছে রেড কালারের ভেতর একটা স্ট্রাইপ এটা আচ্ছা। হচ্ছে একটা স্ট্রাইপ এই স্ট্রাইপটা খুবই সুন্দর এই স্ট্রাইপটা ফিটিংস করলে মানে এত চমৎকার লাগে আমি ফিটিংস করে দেখালে বলতে দেখেন এটা দেখেন এই যে স্টিচটা হ্যাঁ হুম হুম স্টিচটা মানে আকর্ষণীয় জিনিসটা স্টিচটা মোজার এই স্ট্রেচ স্টিচ খাবে আপনার আচ্ছা এই যে একটা স্টিচ কভার সুন্দর খুবই সুন্দর আসলে খুবই চমৎকার একটা ফিটিংস করার পর আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার মনে হবে যে সোফাটাই বদলে গিয়েছে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার যদি সোফাটা অনেক দিন পুরনো হয় তাহলে কিন্তু নতুন নতুন লাগবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ অনেক দেখা গিয়েছে আপনার সোফা কভার কোথাও ছিঁড়ে গিয়েছে তো এটা আপনি ফিটিংস করবেন হ্যাঁ, তখন মনে হবে নতুন সোফা এনেছেন কিন্তু আচ্ছা। আসলে কিন্তু সোফা না আপনার মাত্র কয়েকশো টাকার ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন আসলে একটা মানে সোফা পেয়ে যাচ্ছেন নতুন আচ্ছা তো এই কালেকশনগুলোর প্রাইস কিরকম আচ্ছা এই কালেকশনটা হচ্ছে আপনার স্ট্রাইপের ভেতর যদি রেগুলার হয় রেগুলার সোফার ক্ষেত্রে আমাদের মানে এরকম সোফা পার্সিট হচ্ছে আমাদের সাতশো টাকা রেগুলার সোফার ক্ষেত্রে আর যদি ভিক্টোরিয়াটা হয় যেটা আমি ওই এক কালারও বলেছি ভিক্টোরিয়াটা হচ্ছে আমাদের পার সিট মাত্র আটশো টাকা টাকা হ্যাঁ, প্রতি সিট আটশো টাকা করে হবে আচ্ছা তবে আপনাদের এখানে ডেলিভারি সিস্টেমটা কি মানে ক্যাশ অন ডেলিভারি যারা করবে তাদের সিস্টেমটা কি আচ্ছা আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনি সোফার যে কালারটা দেখবেন ফার্স্টে কালারটা স্ক্রিনশট মেরে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়ে দেবেন দেন ওখান থেকে আমরা প্রাইস কম্বিনেশন করে আপনাকে প্রাইসটা জানিয়ে দেবো জানিয়ে দেওয়ার পর আপনি কোন জেলায় আছেন বা কোথায় আছেন সাপোজ আপনি ঢাকাতে থাকেন ঢাকা কোন এরিয়াতে তো আপনি এরিয়াটা বললে আমরা এখানে হোম ডেলিভারি দিতে পারবো হ্যাঁ, হ্যাঁ। ঢাকার বাহিরে যেটা হচ্ছে সারা বাংলাদেশ আপনি যে কোনো জেলা থেকে আপনি নিতে পারেন সুন্দরবন কুরিয়ার অথবা অ্যাসে পরিবহন থেকে ক্যাশ অন ডেলিভারি আপনাকে কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না আরেকটা চমৎকার বিষয় হচ্ছে আপনি যদি এমন এরিয়াতে থাকেন সাপোজ আপনি মফস্বল এরিয়াতে আছেন যেখানে সুন্দরবন নেই আশেপাশে অ্যাসে পরিবহনও নেই তখন আপনি কি করতে পারেন তখন আপনি বলতে পারেন ভাই আমি প্রোডাক্টটা আমি আমার অনেক দূর হয়ে যাচ্ছে তো আমি হোম ডেলিভারি নিতে যাচ্ছি বা কাছাকাছি কোনো কোনো এরিয়াতে নিতে যাচ্ছি আমরা কি করবো আপনাকে থার্ড পার্টির মাধ্যমে আমরা আপনার কাছাকাছি যতটা সম্ভব আমরা পৌঁছে দেবো কিন্তু তারা কিন্তু আপনাকে ফিটিংস করে দেবেন অনেকে ভেবে থাকেন যে ভাই আসলে ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারি দেবেন মানে আপনার ফিটিংস করে দেবেন বিষয়টা কিন্তু এরকম না দেখেন আমরা ঢাকা থেকে একজন লোক গিয়ে বরিশালে কিন্তু ফিটিংস করা সম্ভব না সেখানে কিন্তু অনেক টাকার একটা বিষয় আছে কভার মাত্র পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা এখানে আমার যাতায়াত আমার প্রায় পাঁচ ছয় হাজার টাকা চলে যাবে তো সেক্ষেত্রে হয় কি আমরা থার্ড পার্টিতে দিয়ে দিই ওরা আপনার বাসার কাছে গিয়ে আপনাকে ফোন দিলে আপনি প্রোডাক্টটা ইজিলি তাদেরকে পে করে রিসিভ করে নেবেন কোনো প্রকার ঝামেলা ছাড়ে ওকে